হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকের ভিডিওটিতে দুইটা সাইট শেয়ার করব আপনাদের সামনে তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা অবশ্যই বলতে চাই সেটা হচ্ছে যে এই ভিডিওগুলো কখনো বা এই ভিডিওগুলো প্রফেশনাল কোনো ফ্রিলান্সিং কাজের ভিডিও নয় ঠিক আছে যারা ফ্রিলান্সিংকে প্রফেশন হিসেবে নিতে চান তারা এই ধরনের কাজগুলো না করাটাই বেটার এই ভিডিওগুলো শুধুমাত্র যারা স্টুডেন্ট বা কাজের ফাঁকে ফাঁকে করতে চান বা ইচ্ছা আছে অনলাইন থেকে কিছু ছোট একটা কাজ করার বাট স্কিল নাই কোনো দক্ষতা নেই তারা এই কাজগুলো অনায়াসে করতে পারবেন খামাখা অন্যান্য ইউটিউবারদের মতো আমি কাউকে মেনশন করতেছি না বাট অন্যান্য চ্যানেলের মতন বা অন্যান্য ভিডিওগুলোর মতন আপনাদেরকে ক্লিক বেটের মাধ্যমে নিয়ে আসবো যে মোবাইল দিয়ে হাজার হাজার টাকা ইনকাম করুন লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন আসলে অনলাইন থেকে ইনকাম করা এতটা সোজা নয় ঠিক আছে তাহলে সবাই অনলাইন থেকে ইনকাম করতে পারতো আচ্ছা কথা না বাড়িয়ে এখন কাজ শুরু করব তো প্রথম যে সাইটটি আপনাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে লার্ভেল ফুসাইট হ্যাঁ এইটা হচ্ছে সাইটের ইন্টারফেস এই সাইটের লিঙ্কটা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি সেখান থেকে কপি করে নেবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে মাইনিং গেম গেম খেলার মাধ্যমে এখান থেকে আর্ন করা যাবে ঠিক আছে তারপর অফার ওয়াল অফার ওয়ালে রয়েছে ছোট ছোট অফার যেগুলো বাংলাদেশ থেকে প্রায় কমপ্লিট করা সম্ভব হয় না ঠিক আছে তারপরে রয়েছে পিটিসি অ্যাড বা ওয়েব ওয়েবসাইট ভিজিট করা বা বিভিন্ন ধরনের ওয়েব পেজ নির্দিষ্ট সময়ের জন্য দেখা ঠিক আছে তারপর রয়েছে শর্ট ইউআরএল লিংক ভিজিট করে হ্যাঁ তারপর হচ্ছে ডেলি রেওয়ার্ড এখান থেকে প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর ডেলি একটা রেওয়ার্ড দেওয়া থাকে তারপর রেফারেল কমিশন রয়েছে টেন পার্সেন্ট তারপর রয়েছে কন্টেস্ট বিভিন্ন ধরনের কন্টেস্ট হয় প্রতিযোগিতা হয় হ্যাঁ এই কন্টেস্টে পার্টিসিপেট করতে পারেন তারপর হচ্ছে instant pay out instant pay out বলা হয়েছে এই জন্যই যে এই সাইট থেকে আপনি যতটুকু পরিমাণ ইনকাম করবেন একদিনে বা এক ঘন্টায় যতটুকুই আর্ন করেন না কেন সেই আপনার অর্থটি আপনার সরাসরি ফুসেট পে অ্যাকাউন্টে নিতে পারবেন কারণ যদি ফুসেট পে অ্যাকাউন্ট না থাকে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেইখান থেকে ফুসেট পে অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় দেখে নেবেন ঠিক আছে তো আমি সামনের দিকে আগাচ্ছি সর্বপ্রথম আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরে ডান দিকের কর্নারে রেজিস্টার অপশন রয়েছে যদিও আপনারা সকলে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তারপরে একবার দেখায় দিচ্ছি এখানে ইউজার নেম দিবেন তারপর আপনার মেইল অ্যাড্রেসটি দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন তারপর পুনরায় পাসওয়ার্ড দিবেন ঠিক আছে আর রেফারেল কোড এইখানে ভিডিও ডিসক্রিপশনে একটা কোড দেওয়া থাকবে আপনারা সেই কোডটি ব্যবহার করতে পারেন যদি আপনার ইচ্ছা হয় তারপরে I accept terms and condition এখানে টিক মার্ক দিবেন তারপর নিচে বলছে সব দ্য ক্যাপচা এখানে বলছে সিলেক্ট দ্য কারেক্ট ইমেজ এটা বলছে ওয়ার্ল্ড তাহলে এইখানে আমাদের বিশ্ব ছবি ছবিটাকে ক্লিক করতে হবে দেন রেজিস্টারে ক্লিক করতে হবে তাহলে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো আমি অ্যাকাউন্ট তৈরি করাই রয়েছে আমার আমি আর করতেছি না আপনারা এইভাবে তৈরি করে নেবেন ঠিক আছে তারপরে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এইখানে আমাদের মেল অ্যাড্রেসটি দিব এবং পাসওয়ার্ড দিব তারপর ক্যাপচা হচ্ছে সিলেক্ট ওয়ান ক্যাপচা এখান থেকে আমাদের ক্লিক করে হ্যাঁ আমরা এখানে গুগল রিক্যাপচা সিলেক্ট করে দিতে পারি তারপরে এইখান থেকে আই এম নট এ রোবটে ক্লিক করে দেব দেন লগ ইন আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসছি লেভেল নোটিস আমি অনেক দিন পর ঢুকেছি তাই আমার লেভেলগুলো এখান থেকে ডিক্রেস করে দিয়েছে তারা ওকে ক্লিক করলাম আচ্ছা তারপরে হচ্ছে সর্বপ্রথম চলে আসব হচ্ছে আমার অ্যাকাউন্টে রয়েছে দুইশো কয়েন আচ্ছা এইখান থেকে আমরা সর্বপ্রথমে যাব হচ্ছে আর্ন কয়েন আর্ন কয়েনে যাওয়ার পরে এখানে রয়েছে ভিজিট শর্ট লিঙ্ক এখান থেকে আপনার যে শর্ট লিঙ্কগুলো দেওয়া রয়েছে হ্যাঁ সেই শর্ট লিঙ্কগুলো ভিজিট করলে আপনারা এখান থেকে একশো বিশ কয়েন হ্যাঁ তারপর হচ্ছে একশো ষাট কয়েন এখানে একশো ষাট কয়েন অনেকগুলো কয়েন এখানে দেওয়া আছে সেগুলো আপনারা ভিজিট করলে এই কয়েনগুলো আর্ন করতে পারবেন এবং এই কয়েনগুলো আপনাদের এই অ্যাকাউন্টে যোগ হবে যে উপরে ঠিক আছে তার পাশে রয়েছে এ লেভেল মানে এইখান থেকে আপনার লেভেল শুরু ওয়ান টু থ্রি ফোর এইভাবে লেভেল বাড়তে থাকবে যত লেভেল বাড়বে তত আপনার ইনকাম বাড়বে এখানে বলছে তিনটা পিটিসি অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে আপনার এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখতে পারেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাডভার্টাইজমেন্ট আসবে বলছে যে হান্ড্রেড ফ্রি স্পেন ড্রাফ নেওয়া আছে এইখান থেকে আপনারা দুইশো পয়েন্ট পাবেন যদি বিশ সেকেন্ড এই অ্যাডভার্টাইজমেন্টটি দেখেন তো আমি একটা দেখাই দিচ্ছি আচ্ছা আমি দশ সেকেন্ডের একটা দেখি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো এইটাতে আমি যখন ক্লিক করবো একটা নতুন ট্যাব ওপেন হবে এবং এইখানে বলছে প্লিজ ওয়েট আমাদের এইখানে দেখার কোনো প্রয়োজন নাই জাস্ট এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখব দেখলেই একটা টাইম কাউন্টডাউন হবে এই টাইমটা শেষ হয়ে গেলে আমাদের কয়েনটি ক্লেম হয়ে যাবে ঠিক আছে তো দেখুন এখানে দুই সেকেন্ড এক সেকেন্ড দেখাচ্ছে তারপরে এখানে ক্লিক টু ক্লেম তারপরে এখানে ক্লিক করব আমরা এখানে বলছে সব দ্য ক্যাপচা আমরেলা সিলেক্ট করতে বলছে মানে ছাতা এখানে ক্লিক করব দেন ক্লেম ওকে আমাদের কয়েনটি ক্লেম হয়ে গেছে দেখেন এইখান থেকে দুইশো ঠিক আছে আমরা একটু রিলোড দিয়ে নিই দেখেন তিনশো হয়ে গেছে তো এইভাবে আপনারা বাকি হ্যাঁ কয়েনগুলো বা অ্যাডভার্টাইজমেন্টগুলো ভিউ করে এখান থেকে কয়েনগুলো আর্ন করতে পারবেন তারপর রয়েছে হচ্ছে ফুসেট ফুসেটে যাই ফুসেট কি বলছে ইউ উইল গেট ফ্রম পঞ্চাশ থেকে দুই হাজার কয়েন পাইতে পারেন হ্যাঁ এবং ওয়ান এপি এপি হচ্ছে কি এপি হচ্ছে অ্যাক্টিভিটি পয়েন্ট ঠিক আছে তো এইখান থেকে আই সিলেক্ট করতে বলছে চোখ এখানে সিলেক্ট করে আমরা আই সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করলে এখানে দেখবেন আপনি কিছু পয়েন্ট পাবেন এই যে কালেক্ট পয়েন্ট নাও এখানে ক্লিক করব ওকে এখান থেকে আমাদেরকে you have receive fifty eight আমাদেরকে আটান্ন কয়েন দিয়েছে and a ticket to hourly lottery click here get more ticket and get chance to win more coin okay তো এখানে বলছে এক হাজার কয়েন যদি আর্ন করতে চান তাহলে আপনাকে ভিডিও দেখতে হবে তো আমরা এগুলো তো যাচ্ছি না আপনারা চাইলে এই কাজগুলো করতে পারেন কোনো সমস্যা নেই get free coin every half an hour এখানে বলছে প্রতি তিরিশ মিনিট পর পর আপনি এখান থেকে ফুসেট ফি ক্লেম করতে পারেন মানে প্রতি 30 মিনিট পর পর আপনি এখান থেকে এই ফুসারটি ক্লেম করতে পারবেন ঠিক আছে তার বিনিময়ে আপনি কিছু কয়েন এখানে পাবেন ঠিক আছে তো এইভাবে ফুসেট থেকে আর্ন করতে পারবেন তারপর অফার ওয়ালে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অফার রয়েছে ঠিক আছে তো এই অফারগুলো আপনারা সাধারণত প্রথম পর্যায়ে কমপ্লিট করতে পারবেন না কারণ বাংলাদেশ থেকে এই কাজগুলো করলে তারা মানে কাজগুলো রিজেক্ট করে দেয় বা সম্পূর্ণভাবে হয় না ঠিক আছে এইগুলো আসলে একটি সার্ভে সার্ভে টাইপের কাজ ঠিক আছে তো এগুলো আপনারা ইগনোর করবেন জাস্ট এখানে টাস্কে দেখেন টাস্কে কি আছে আচ্ছা টাস্কে রয়েছে এখানে আচ্ছা এইখান থেকে আমরা গেট কয়েনে ক্লিক করে দেখি টাস্ক আচ্ছা এইখানে বলছে ইউ আর নট এলিজেবল আমি জানি যে টাস্ক এবং অফার ওয়াল এই বাংলাদেশ থেকে আপনারা কমপ্লিট করতে পারবেন না তাহলে পিটিসি ফুল সেট এবং শর্ট লিঙ্কসের মাধ্যমে আপনারা আর্নগুলো করতে পারবেন কিভাবে শর্ট লিঙ্ক কমপ্লিট করতে হয় পূর্বের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ পূর্বের ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন খুব সহজ ঠিক আছে দুই তিনটা পেজ ভিজিট করলে আপনাদের শর্ট লিঙ্কগুলো কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তারপর হচ্ছে এক্সট্রা কয়েন ডেলি রেওয়ার্ডস আচ্ছা ডেলি রেওয়ার্ডসে ক্লিক করি ডেলি রেওয়ার্ডসে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি এই কাজগুলো করেন কমপ্লিট দশটা আপনারা যদি দশটা ইউআরএল ভিজিট করেন তাহলে আপনি তার পরিবর্তে আপনি যে একশো পয়েন্ট এমনিতে পাবেন বা রেওয়ার্ড হিসেবে আপনাকে দিবে ঠিক আছে তারপর আপনি যদি পনেরোটা শর্ট ইউআরএল কমপ্লিট করেন তারপর দেড়শোটা পাবেন ঠিক আছে এইভাবে যত কমপ্লিট করবেন এই যে এইগুলো এই অফারগুলো যত কমপ্লিট করবেন তত আপনি তার বিনিময়ে কয়েনগুলো পাবেন সেই কয়েনগুলো আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে ঠিক আছে তারপরে রয়েছে হচ্ছে কনটেস্ট আচ্ছা কনটেস্টে চলে আসি এখানে কনটেস্ট রানিং কনটেস্টে ক্লিক করি আচ্ছা এখানে কোনো রানিং কন্টেস্ট নেই তারপর আমরা লটারিতে যাই আচ্ছা এখানে আপনাদের লটারি রয়েছে আপনারা এখান থেকে চাইলে টিকিট কিনতে পারবেন এই কয়েনগুলো দিয়ে ঠিক আছে প্রাইস ফুল হচ্ছে উনিশশো পঁচিশ কয়েন আওয়ারলি লটারি প্রতি এক ঘন্টা পর পর এই লটারিটা ড্র হয় এটা হচ্ছে ডেইলি লটারি এটা হচ্ছে উইকলি লটারি ঠিক আছে তো আপনারা এই ফ্রি টিকিট আচ্ছা এইখান থেকে ফ্রি টিকিটে ক্লিক করি বলছে you can get free ticket for hourly lottery by claiming faucet আচ্ছা এখান থেকে ফুসেটটা ক্লেম করে আপনারা একটা ফ্রি হ্যাঁ লটারির টিকিট পাইতে পারবেন ঠিক আছে তো এই ফুসেটটা তিরিশ মিনিট পর পর আপনারা একটা করে লটারির টিকিট পাবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনারা প্রতি তিরিশ মিনিট পর পর একটা করে টিকিট কাটতে পারবেন ঠিক আছে তারপরে গেম প্লে গেম প্লে গেমে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন by miner okay how to play আচ্ছা এইখানে আপনাদের একটা ডিসক্লাইমার দিয়েছে ডু ইউ নো আচ্ছা miner above level two will be downloaded one level আচ্ছা এইখানে আপনাদের লেভেল টু না হওয়া পর্যন্ত আপনারা এই গেমটা খেলতে পারবেন না তো আমার এখানে যেহেতু লেভেল নাই সেক্ষেত্রে আমি এই গেমটা খেলতে পারবো না আপনি লেভেল আপ হলে এই গেমটা খেলতে পারবেন ঠিক আছে এই গেমটা কীভাবে খেলবেন নেক্সট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে প্রথম ওয়েবসাইটটির ইন্টারফেস এইভাবে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন আর উইথড্র কীভাবে নেবেন বা উইথড্র করার জন্য আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে আপনারা জাস্ট এইখান থেকে প্রোফাইল থেকে উইথড্রতে যাবেন উইথড্রতে ক্লিক করলে আচ্ছা ভিউ উইথড্র হিস্টোরি আমি এখান থেকে যদি হিস্টোরিটা আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে আমি একটা ছোট ছোট পেমেন্টগুলো নিয়েছিলাম একটা নিয়েছিলাম বিটকয়েন একটা লাইট কয়েন নিয়েছিলাম ঠিক আছে তো এটা ইনস্ট্যান্ট উইথড্র দিয়ে দেয় মিনিমাম দশ থেকে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড সময় লাগে ঠিক আছে এর ভিতরে তারা উইড্রো দিয়ে দেয় তো এখান থেকে আমি উইড্রোতে ক্লিক করি উইড্রোতে ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট কী কিসে পেমেন্ট নিব ঠিক আছে আমরা যদি লাইট কয়েন নেই তাহলে লাইট কয়েন সিলেক্ট করবো এবং এখান থেকে ডিরেক্ট ওয়ালেটেও নিতে পারবো বাট ডিরেক্ট ওয়ালেটে নিলে আপনাদের ফি কাটবে বাট ফুসেট পে ওয়ালেটে নিলে আপনাদের কোনো ফি কাটবে না তারপর এখান থেকে আপনাদের ফুসেট পে মেলটি দিয়ে দেবেন অ্যান্ড উইড্রোতে ক্লিক করবেন সরি এখান থেকে একটা ক্যাপচা ফিল করতে হবে এই ক্যাপচাটি আপনারা এখান থেকে লিখে দেবেন ঠিক আছে ওকে লিখে দেওয়ার পরে উইথড্রোতে ক্লিক করবেন আপনাদের উইথড্রোটি কমপ্লিট হয়ে যাবে দেখেন আপনাদের এখান থেকে ব্যালেন্স কেটে গেছে এই যে এটা এই অ্যামাউন্টটি লাইট কয়েনটি আপনাদের ফুসেট পেতে যোগ হয়ে গেছে আমরা একটু চেক করে নেই যে ফুসেট পেতে আমাদের এটি অ্যাড হলো কিনা তো এইখান থেকে আমরা ফুসেট পেতে লগ ইন করবো আচ্ছা এইখান থেকে আমাদের ইউরোপ্লেন সিলেক্ট করতে বলছে আচ্ছা তো এইখান থেকে আমরা যদি নিচে চলে আসি তাহলে দেখেন পে আউট রিসিভ ওয়ান আচ্ছা কোথায় থেকে পেমেন্টটা আসলো আমরা একটু সেটা দেখে নিই রিলোড দিয়ে নিই ওকে দেখেন এটা লার্ভেল ফুসেট থেকে এই যে এই অ্যামাউন্টটি চলে আসছে সাথে সাথে এখনই ঠিক আছে তো সাইটটিতে কাজ করলে আপনারা মোটামুটি ভালো একটা পেমেন্ট পাবেন আমি আশা করি তো আপনারা চাইলে এই সাইটে কাজ করতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম সাইট দ্বিতীয় সাইটটি হচ্ছে ফুসাইট ক্রিপ্টো এটাও ক্রিপ্টো রিলেটেড একটা সাইট বা এই কাজ এই সাইটেও কাজগুলো আপনার মোবাইল বা কম্পিউটার ডিভাইস দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এখানেও খুব সহজ কাজ আপনারা জাস্ট এটা হচ্ছে আমাদের সাইটের ইন্টারফেস তো এখান থেকে আপনারা বিভিন্ন ক্রিপ্টো কারেন্সিগুলো আর্ন করতে পারবেন খুব সহজেই তো এইখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করলে এখানে আপনি আপনার নেম তারপর ইমেল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড তারপর আই এগ্রিতে ক্লিক করে দেবেন তারপর আই এম হিউম্যান এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে একটা ক্যাপচার ফিল আপ করে দিবেন ক্যাপচার ফিল আপ করে দিলে আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে ঠিক আছে ওকে দেন রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাওয়ার পরে এইখানে আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনাদের মেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করবেন ক্যাপচাটা ফিল আপ করে দিলে আপনাদের সাইটের ইন্টারফেস চলে আসবে দেন লগ ইন ওকে এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের ইন্টারফেস তো এইখানে আমাদের ব্যালেন্স রয়েছে পাঁচশো একানব্বই পয়েন্ট সেভেন নাইন কয়েন ঠিক আছে যা zero point zero zero zero four six seven two six lite কয়েনের সমতুল্য ওকে তো এই সাইট থেকে আপনাদের ইনকাম অনেকভাবে করতে পারবেন যেমন প্রথমেই দেখতেছি রেডি টু ক্লেইম তার মানে এটা হচ্ছে ফুসেট প্রতি নির্দিষ্ট সময় পর পর আপনি এটা ক্লেইম করে এখান থেকে একটা কয়েন আর্ন করতে পারবেন তো এখানে নিচে দেখতেছেন আমার লেভেল রয়েছে একত্রিশ ঠিক আছে তো এইখানে মোটামুটি আমাদের লেভেল আছে তো আমরা দেখি এখন কাজ কিভাবে করব রেডি টু ক্লেমে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসবে এখানেও দেখতে পাচ্ছি ক্লেম টাইমার থার্টি মিনিটস তো প্রতি থার্টি মিনিট পর পর আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন এখান থেকে যে ক্যাপচাটা ফিল করতে হয় ঠিক আছে সেই ক্যাপচাটা হচ্ছে এখানে দেখেন থ্রি ফোর টু রয়েছে তো এখানে আপনারা কিভাবে এটা সলভ করবেন ঠিক আছে এই যে এক এবং দুই যোগ করলে তিন হয় আমরা এখানে ক্লিক করব আচ্ছা মাঝে মাঝে এরকম একটা নতুন ট্যাব ওপেন হয়ে যেতে পারে আপনারা সেক্ষেত্রে ব্যাগে ক্লিক করলে আবার আপনার পূর্বের সাইডে চলে আসবেন ঠিক আছে তো এইখানে আমরা থ্রিতে ক্লিক করলাম তারপরে হচ্ছে দুই দুই four one one two okay then নিচে আসবো আমরা এখানে গেট রেওয়ার্ডে ক্লিক করব। গেট রেওয়ার্ডে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে উপরে আমাদের পয়েন্টটি যোগ হয়ে গেছে ঠিক আছে এই যে এইখানে দেখেন আমরা পয়েন্ট পাইছি হচ্ছে আঠারো পয়েন্ট আঠারো পয়েন্ট ওকে তো এটা আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তারপরে আমরা টাস্কটা দেখি পিটিসি অ্যাড আপনারা পিটিসি অ্যাড ভিজিট করে আপনারা আর্ন করতে পারবেন অ্যাডভার্টাইজমেন্ট গুলো এই যে এইভাবে থাকবে আপনারা জাস্ট এটা দেখতে হবে হচ্ছে ফর্টি সেকেন্ডের জন্য এর বিনিময়ে আপনি পঁচিশ পয়েন্ট পঁয়তাল্লিশ কয়েন পাবেন ঠিক আছে দেখেন এইখানে আবার অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে তো এই সবগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেখলে আপনারা মোটামুটি একটা ভালো পয়েন্ট আর্ন করতে পারবেন আমি আবার দেখাই দিচ্ছি না কারণ আপনারা সবাই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখতে পারবেন মোবাইল দিয়ে সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবেন আপনার কোনো সমস্যা নেই সার্ভে রয়েছে বাট সার্ভে আপনারা বাংলাদেশ থেকে কমপ্লিট করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা এই কাজগুলো না করাই বেটার ঠিক আছে তারপর অফার ওয়াল অফার ওয়ালে তেমন কোনো কাজ নেই ঠিক আছে তারপরে রয়েছে হচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হচ্ছে কি এইখানে কিছু অ্যাচিভমেন্ট থাকে ঠিক আছে তো এগুলো পূরণ হইলে আপনারা এই সম পরিমাণ কয়েনগুলো পাবেন যেমন দেখেন রিচ লেভেল ফিফটি আমি যদি পঞ্চাশ লেভেলে পৌঁছাই তাহলে আমি এখান থেকে চারশো সাঁত্রিশ কয়েন পাবো এমনিতেই ফ্রিতে ঠিক আছে আমার অলরেডি একত্রিশ পয়েন্টে চলে গেছি আমরা ফিফটি পয়েন্ট হলে আমরা এখান থেকে এই কয়েনটা ফ্রি পাবো ঠিক আছে তারপরে একশো একশো লেভেলে গেলে আমি এখান থেকে এগারোশো পঁচিশ কয়েন ফ্রি পাবো ঠিক আছে তো এগুলো হচ্ছে অ্যাচিভমেন্ট ঠিক আছে দেখেন এই অ্যাচিভমেন্টগুলো মোটা আমি কয়েকটা অ্যাচিভমেন্ট কালেক্ট করেছি আমরা দেখতে পারি ক্লেইম ক্লেইম ক্লেইম আসে আচ্ছা এইখান থেকে অন্যান্য আচ্ছা ডেইলি ভিজিট ওয়া এক বাই এক আচ্ছা এই করলে আমরা এটা এটা কালেক্ট করতে পারবো এখান থেকে ক্লেম চ্যালেঞ্জ এটাকে এখান থেকে এটা কালেক্ট করতে পারবো তাহলে আমাদের এই পয়েন্টগুলো কিন্তু যোগ হয়ে গেল ঠিক আছে আমাদের ব্যালেন্সে যোগ হয়ে গেল ঠিক আছে এখন market what is market market থেকে আপনারা এখান থেকে সেলিং অ্যামাউন্ট ওকে আপনারা এখান থেকে কয়েনগুলো সেল করে এই বিভিন্ন ধরনের মার্কেটে আসলে এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হ্যাঁ এখানে প্রোডাক্ট রয়েছে মার্কেটে সাধারণত প্রোডাক্টই থাকে কোন প্রোডাক্টের কাজগুলো কি কি যেমন এইখানে দেখেন ইওর আইটেম মানে আমার যেগুলো প্রোডাক্ট কেনা রয়েছে এই যে এক্সপিরিয়েন্স জেম মানে এটা এই প্রোডাক্টটা যদি আমি ব্যবহার করি তাহলে আমাদের ইনস্ট্যান্টলি হ্যাঁ নাইনটি পার্সেন্ট এক্সপিরিয়েন্স পয়েন্ট মানে লেভেল আপ হয়ে যাবে ঠিক আছে প্লাস আমাদের এটা লেভেলটা আপ হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে কমিশন সিলভার কয়েন এই এই প্রোডাক্টটা যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে আমাদের referral commission two percent boost হবে ঠিক আছে মানে আমরা রেফারেল কমিশন যেটা পাইতাম সেখান থেকে টু পার্সেন্ট বেশি পাবো ওকে তো আমরা যদি এগুলো এগুলোকে ব্যবহার করে থাকি তাহলে জাস্ট আমরা এখানে ক্লিক করব ঠিক আছে তো এখানে বলছে you are about to put Uh, to sell this item on the market you may cancel this order at any time before the item gets sold মানে এটি বিক্রি পূর্বে আপনি যে কোনো সময় আপনার অর্ডারটি ক্যান্সেল করতে পারবেন ডেসক্রিপশন এটা লেখা থাকবে অ্যামাউন্ট হচ্ছে একটা হ্যাঁ ইউ উইল আর্ন আচ্ছা ফাইনাল প্রাইস এখানে আপনারা একটা প্রাইস দিতে পারেন ঠিক আছে তো আমরা দেখি যে প্রোডাক্টগুলো রকম দামে সেল হচ্ছে তো এইখানে দিছে হচ্ছে একজন ছাপ্পান্ন হাজার কয়েন ষোলো হাজার কয়েন পঞ্চাশ হাজার আচ্ছা আমরা মোটামুটি এখান থেকে এটাকে পঞ্চাশ হাজার কয়েন দিতে পারি পঞ্চাশ হাজার coin okay in order to your item get successfully sold check it average price on the market okay যে আপনাদের মিনিমাম প্রাইসটা আপনাদের মার্কেটে দেখতে বলছে ঠিক আছে তো এখান থেকে পুট টু সেল দিয়ে দিলাম okay you have successfully place this item for sale এটা আপনি বিক্রির জন্য মার্কেট প্লেসে আপনার প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে ঠিক আছে তারপর আমরা এটাকে যদি আমরা যদি সেল করতে চাই তো সেক্ষেত্রে আপনি এটাকে দিতে পারেন হচ্ছে তিরিশ হাজার এখান থেকে একটা আইটেম আপনি এখান থেকে তিরিশ হাজার দিতে পারেন okay put to sell আমরা এটা সেল করতে দিলাম যখন এই প্রোডাক্টগুলো সেল হয়ে যাবে তার বিনিময়ে আমরা এই পয়েন্টগুলো গুলো আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে তো এখানে ইনভেন্টরি ইনভেন্টরিতে কি রয়েছে total item zero your inventory আচ্ছা এইখানে আমাদের যে আইটেম গুলো থাকে এই আইটেমগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোন আইটেমগুলো আপনাদের কয়টা করে রয়েছে ঠিক আছে তারপরে রয়েছে নিউ ফিট এটা হচ্ছে জাস্ট এনাদের কমিউনিটি এখানে সবাই জাস্ট আপডেটগুলো এখানে শেয়ার করে থাকে তো এখানে লিডার বোর্ড রয়েছে হ্যাঁ এখানে অ্যাডমিনিস্ট্রেটর মডারেটর আর কি এই ফুসেটের দায়িত্বে যারা রয়েছেন বা এই সাইটের যারা মোটামুটি কাজ করে থাকেন বা দায়িত্ব পালন করেন তাদের সাথে তাদের আর কি একটা ফেক নেম হিসেবে তারা ব্যবহার করছে একটা নেম এবং তাদের কে কোনটা কাজ করে বা দেখাশোনা করে তার যেমন অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে মডারেটর রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে হেল্প গাইড তেমন হেল্প গাইড তেমন কোনো কিছু নাই এখান থেকে তো আমি জাস্ট উইথড্রটা কীভাবে করে আপনার সেটা দেখাই দিচ্ছি জাস্ট ড্যাশবোর্ডে চলে আসবেন এখান থেকে আচ্ছা ওকে আমরা এইখান থেকে কয়েন ব্যালেন্স আমরা এখান থেকে কয়েন ব্যালেন্সে ক্লিক করি ক্রেডিট ব্যালেন্স কে এই মাউস পয়েন্টার নিয়ে আসলে আপনার স্ক্রলিং করলে নিচে মেনুটা চলে আসবে এখান থেকে রেফারেল রেফারেল কমিশন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আপনার এখান থেকে রেফারেল একটা লিঙ্ক দেওয়া হবে লিঙ্কটা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করলে সেখান থেকে তারা যে ইনকামটা করবে তার টোয়েন্টি পার্সেন্ট কমিশন আপনাকে এই কোম্পানিটি দিবে ঠিক আছে তো এখানে দেখেন আমার চারটার মতন রেফারেল রয়েছে তারা এই কাজগুলো এতগুলো কাজ করছিল আচ্ছা তার বিনিময়ে আমি যে কয়েনটা পাইছি আচ্ছা এখানে রয়েছে হচ্ছে উইথড্র উইথড্রতে চলে আসি ডেইলি উইথড্র লিমিট রয়েছে আপনি এতগুলো পয়েন্ট পার ডে আপনি উইথড্র করতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে আমরা এইখানে দেখতেছি কারেন্সি সতেরোটা কারেন্সি ক্রিপ্টোতে তারা পেমেন্ট করে থাকে ঠিক আছে তো এইখান থেকে আমরা যে কয়েনটা উইথড্রোতে বা যে কয়েনটা নিতে যাচ্ছি সেই কয়েনটাতে আমরা উইথড্র দিতে পারবো ঠিক আছে তো এইখান থেকে আমি লাইট কয়েন উইড্রো নেব লাইট কয়েন কোথায় Litecoin Litecoin Litecoin got it okay তো এইখান থেকে আমি লাইট কয়েন যদি উইথড্র দেই তাহলে এইখান থেকে আমি zero point zero zero four nine eight eight nine এই কয়েনটি আমি পাবো আরেকটা দেখে নিই হচ্ছে টি আর এক্সে যদি উইথড্র দিই তাহলে ট্রন ট্রনে আমি কত পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি তো আমি এইখান থেকে লাইট কয়েন উইথড্র দেবো উইথড্রতে ক্লিক করলে এখানে বলছে ডিরেক্ট উইথড্র আপনারা ডিরেক্ট উইথড্র করবেন না কারণ এখানে অনেক ফি কাটে তো এইখান থেকে আপনারা মিনিমাম অ্যামাউন্ট এত কয়েন লাগবে ডিরেক্ট উইথড্র দিতে এইখান থেকে আপনারা অ্যাড্রেস আচ্ছা এখানে অ্যাড্রেস দিতে বলছে বলছে you will withdraw directly to your wallet do not withdraw to micro wallet pair or exchange with minimum deposit amount okay তো এইখানে আচ্ছা এই ওয়েবসাইটটিতে তারা মাইক্রো ওয়ালেট বলতে ফুসেট পে ওয়ালেটটি তারা এইখান থেকে আর কি রিমুভ করে দিয়েছে ঠিক আছে শুধুমাত্র তারা ডিরেক্ট ওয়ালেটে উইথড্র দিচ্ছে আপাতত তারা মাইক্রো ওয়ালেটগুলোতে উইথড্রটা বন্ধ করে দিয়েছে তো সেক্ষেত্রে আপনাদের মিনিমাম এখান থেকে পনেরোশো পনেরোশো কয়েন হইলে আপনার ডিরেক্ট ওয়ালেটে নিতে পারবেন এবং পঞ্চাশটা কয়েন তারা ফি হিসেবে কেটে নেবে ঠিক আছে তো আপনারা এখান থেকে পনেরোশো কয়েন হইলে মাত্র পনেরোশো কয়েন হইলে আপনারা এখান থেকে উইথড্র দিতে পারবেন তো পনেরোশো কয়েন খুব ইজিলি হয়ে যায় ঠিক আছে আপনার চাইলে খুব সহজে এখান থেকে সেটি আর্ন করে এখান থেকে উইথড্র দিতে পারবেন ঠিক আছে এই সাইটের লিঙ্কটাও আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আবারও নতুন কোনো সাইট নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ঠিক আছে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ